গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাণিজ্য মন্ত্রণালয় আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে গণবিজ্ঞপ্তি স্বাস্থ্যবিধি মেনে কোরবানির দিন ছাড়ানো চামড়ায় দ্রুত লবণ দিয়ে শুকনো স্থানে রাখুন স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ও হ্যান্ড গ্লাভস পরে কোরবানির কাজ সম্পন্ন করুন চামড়া আমাদের গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ যা চামড়াজাত পণ্য শিল্পের প্রধান কাঁচামাল দেশে আহরিত চামড়ার প্রায় পঞ্চাশ থেকে ষাট ভাগ সংগৃহীত হয় ঈদ উল আজহার মৌসুমে গরম ও আর্দ্রতাপূর্ণ আবহাওয়ার কারণে কোরবানির চামড়া দ্রুত পচন ধরে নষ্ট হয়ে যেতে পারে নষ্ট চামড়ার বাজার মূল্য এবং শিল্পে ব্যবহার উপযোগিতা উভয়ই কমে যায় চামড়া ছাড়ানোর সময় বাঁকানো মাথার ছুরি ব্যবহার করুন লক্ষ্য রাখুন যাতে চামড়া কেটে না যায় বা কোনো দাগ না লাগে চামড়া ছাড়ানোর পরপরই রক্ত মাংস চর্বি ময়লা পরিষ্কার করে পর্যাপ্ত লবণ দিয়ে শুকনো স্থানে রাখুন যাতে রোদ বৃষ্টি বা পানি না লাগে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ করুন স্থানটি ভালোভাবে ধুয়ে জীবাণুনাশক ছিটিয়ে দিন ভালোভাবে সাত থেকে আট কেজি লবণ দিলে চামড়া সহজে পচে না ফলে দেখে শুনে ভালো দামে বিক্রি করা যায় জনস্বার্থে বাণিজ্য মন্ত্রণালয়